করবো একটা ডিসি পাওয়ার ব্যাটারি কীভাবে চার্জ করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমার আছে ট্রান্সফরমারটা হচ্ছে বারো ভোল্টের এটা এম্পিয়ার হচ্ছে ছয় হাজার মিলিয়ন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসি সার্কিট নিয়ে নিচ্ছি যেটার মাধ্যমে আমরা কি করব এটাকে এসি এখানে যে অল্টারনেটিং কারেন্ট ঢুকতেছে এটা থেকে আগে আমরা ডিসি করে নেব এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট সাপ্লাই লাইন এদের দুইটা তার ডিসি এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটা আমরা বারো ভোল্ট বের করে নিয়েছি বারো ভোল্ট বের করে নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি চারটি ওয়ান টু থ্রি ফোর এই চারটা ডায়োডের মাধ্যমে কি করব এসিটা এসি বিদ্যুৎটাকে ডিসিতে রূপান্তরিত করব। এই জন্য আমরা এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করছি সাথে আমরা ক্যাপাসিটর আছে দুইটা এই দুইটা ক্যাপাসিটরের মান হচ্ছে পঞ্চাশ ভোল্ট সাতচল্লিশশো মাইক্রোফ্রাড এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফ্রাড নিউ অ্যাপ এখন আমরা কি করব এখানে যে ডিসি ভোল্ট বেরোচ্ছে এটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে নিউট্রাল ফেজ অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এই প্লাস যে লাল তার লাল তার দেখবো যে ব্যাটারির প্লাস প্রান্ত কোনটা অর্থাৎ এই প্লাস প্রান্ত ব্যাটারি এই প্রান্তে লাগে যাবে সুন্দর করে লাগাবো আমরা এটা এখন কি করতে হবে আমাদের তাতালের সাহায্যে এটা হিট দিয়ে সুন্দর করে গলায় লাগিয়ে দিতে হবে যাতে এখানে কোনো প্রকার ফাঁকা বা কোনো প্রকারের জোড়া না লাগা অবস্থায় থাকে সুতরাং আমরা এটা সুন্দর করে লাগাই দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখব এই যে কালতার এটা হচ্ছে প্লা মাইনাস পয়েন্ট এই যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর যে মাইনাস প্রান্ত আছে এই মাইনাস পয়েন্ট থেকে এই কালো তার দিয়ে ব্যাটারির মাইনাস প্রান্তে লাগবে এটা যদি আমরা দুই থেকে তিন ঘন্টা চার্জ দিই তাহলে দেখা যাবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এটা আমরা তখন বিভিন্ন কাজে ইউজ করতে পারবো যেমন এটা হচ্ছে একটা ডিসি বাল্ব এটা ডিসি এলইডি বাল্ব এই ডিসি এলইডি বাল্ব যদি আমরা এখানে সাপ্লাই দিই তাহলে দেখবো যে আমরা দুই তিন দিন বা সাত দিন পর্যন্ত এটা বাল্বটি চালাইতে পারবো এবং আমরা যেখানে বিদ্যুতের ব্যবস্থা খুবই কম বিদ্যুৎ যেখানে নাই এইরকম জায়গায় আমরা জাস্ট একটা ছোট্ট ব্যাটারির মাধ্যমে দুই তিন দিন বা সাত দিন পর্যন্ত আলো জ্বালাতে পারবো যেটা আমাদের অনেক উপকারে আসবে থ্যাংক ইউ ভিউয়ার্স এইটা হচ্ছে আমার ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ